या रब्बे मुस्तफ़ा तू मुझे हज पे बोला ताकि मैं देख लूँ आँख से काबा तेरा या रब्बे मुस्तफ़ा तो मुझे हज पे बोला ताकि मैं देख लूँ आँख से काबा तेरा हजरत इस्माइल आठ नौ बसर हलो আল্লাহ বলেন এবার ইসমাইলকে কোরবানি দাও তাও ইব্রাহিম আল্লাহর হুকুম পালনের জন্য ইব্রাহিম রাজি হয়ে গেলেন আওয়াজে বলুন সোহান আল্লাহ ইব্রাহিমের কাছে পৃথিবীর কোনো কিছুর কোনো দাম নাই আল্লাহর হুকুমের দাম আমার আল্লাহ কি বলেছেন আমার আল্লাহ কি বলেছেন আমি সেটাই পালন করব। পৃথিবীতে আমাকে আগুনে ফেলুক আমাকে খারাপ বলুক আমাকে জঙ্গি বলুক আর যাই বলুক ইব্রাহিম বলে আমার কিছু আসে যায় না আমি আল্লাহর নির্দেশ পালন করছি আর ইব্রাহিমকে আল্লাহ পাক আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে বিশ্ববাসীর জন্য আমি নেতা বানিয়ে দিয়েছি আওয়াজ দিয়ে বলুন না সোহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন ইন্নি ইন্নাসি ইমামা আমি তোমাকে মানুষের নেতা বানিয়ে দিয়েছি আমি তোমাকে মানুষের ইমাম বানিয়ে দিয়েছি ইন্নি জাইলুকালিন্নাসি ইমামা আল্লাহর হুকুমকে ভালোবেসেছেন আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছেন আল্লাহর হুকুম যে যত বেশি পালন করবে আল্লাহ পাক তাকে দুনিয়া একালে পরকালে মর্যাদা দান করবেন কে মোহাম্মদুর রসুল্লাহ দুই নম্বর হল হজরত ইসমাইল যিনি হচ্ছেন জাবি হল্লাম তিন নম্বর হচ্ছেন আমাদের সবচেয়ে আমাদের প্রাণের ধন যার জন্যে আমরা বেঁচে আছি যার ভালোবাসায় আমরা বেঁচে আছি যার আদর্শে আমরা লালিত তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া শফিউল মুজলিবি রহমাতুল্লিল আলমিন محمد سيد الكونين والثقلين والفريقين من قرب ومن عجم محمد أشرف العرب والعجم محمد خير من يمشي على قدمي বলছেন আমাদের একমাত্র ভালোবাসার জায়গা আমাদের নবী সাল্লাহ আলী ওসাল্লাম যিনি হচ্ছেন হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু আমার নবীজির স্মৃতিচারণ করা হয় আওয়াজ দিয়ে বলুন না সোহান এই মক্ষাভূমি আমাদের প্রাণের স্পন্দন কারণ এই মক্কাতে আমার নবীজি জন্মগ্রহণ করেছেন আওয়াজ দিয়ে বলুন সোবাহান আল্লাহ এজন্য মক্কাকে ভালোবাসতে হবে কারণ সেখানে আমার নবীর জন্মভূমি আমার নবী শিশু হয়ে এই মক্কার জমিতে এসেছেন আর যদি নবী না আসতো তাহলে আমরা সবাই জাহান্নামে হতাম এই টুপি মসজিদ নামাজ কোরআন আমরা কিচ্ছু পেতাম না আমরা আউলিয়া আমরা কিছুই পেতাম না আমার নবী তিপ্পান্ন বছর বয়স শিশুকাল থেকে মক্কার ভিতরে আমার নবী অতিবাহিত করেছেন মক্কার প্রতিটি কণার মধ্যে আমার নবী সিঁড়ি লেগে আছে এই জন্য বলি যুবক মক্কাকে স্বপ্ন দেখো লন্ডনকে স্বপ্ন দেখো না আমেরিকাকে স্বপ্ন দেখো না মদিনার স্বপ্ন দেখো মদিনার শর্মা চোখে লাগাও সবসময় মক্কা আর মদিনাকে চিন্তা করো এই মক্কা মদিনার মোহাম্মত ভালোবাসা অন্তরে লালন করো আল্লাহ আমাদের তো দান করুন না সাহাবান আমি চার নম্বর হলো বাইতুল্লাহ কাবা এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থান সম্মানিত ঘর কাবা এই কাবাকে দেখা কাবার গিলাপ ধরে ছুমু কাবার চতুর পাশে ঘুরে ঘুরে লব্বাই আল্লাহ লব্বাইক আল্লাহ তোমার দরবারে পাগল হয়ে তোমার কাবা শরীফের চতুর পারে ঘুরে ঘুরে তোমার দরবারে হাজিরা দিচ্ছি আয় আল্লাহ এই কাবা শরীফের গিলাপ ধরে হাজারা আসওয়াদে ছমুকে আমার নবীর কোরআনের নাজিল হাওয়ার স্থান হেরা গুহা আমার নবী হিজরতে সাউরের ভিতরে যে আশ্রয় নিয়েছেন আমার নবীর খেলাধুলার জায়গা আমার নবীর সব কিছু মক্কার ভিতরে আছে এই মক্কাকে অন্তরে যতই বেশি ভালোবাসা সৃষ্টি হবে ততই বেশি আপনি কামিল মুমিন হতে পারবে বুনিয়াত ফিল আরদি মাসাজিদুহা বাইতুল আউয়ালু কাবাতুনা هو أول بيت نحفظه بحياة الروح ويحفظنا এই ইসলাম ধর্মকে আল্লাহ পাক বারবার হজরত ইব্রাহিম আলহিসামকে বেশি বেশি ফোকাস করা হয়েছে কেন হজরত ইব্রাহিম তাওহিদ প্রতিষ্ঠা করার জন্য বেশি পরিশ্রম করেছেন মেহনত করেছেন বেশি বেশি ত্যাগ দিয়েছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বারবার কোরআন হাদিসের ভিতরেই হজরত ইব্রাহিমকে বেশি বেশি বারবার ফোকাস করেছেন হজরত ইব্রাহিমের কবুল হওয়া গুলো আল্লাহ কোরআনের ভিতরে বেশি বেশি নাজিল করেন এই উম্মতের জন্য আল্লাহ পাক বেশি বেশি শিক্ষা দিলেন তোমরা ইব্রাহিমের দোয়াগুলো তোমরা করো ইব্রাহিমের যে চরিত্র সেই চরিত্র তোমরা গ্রহণ করো হজরত ইব্রাহিম তাওহিদকে প্রতিষ্ঠা করার জন্য যেই ত্যাগ দিয়েছেন যেভাবে মূর্তিকে ভেঙে এর স্বেচ্ছায় কারাবরণ করেছে তোমরা সেই নিয়ম নীতি ইব্রাহিমের সেই সুন্নতকে তোমরা লালন করো আল্লাহ রব্বুল আলমিন কোরআন বলেন মিম মুসল্লা তোমরা মাকামে ইব্রাহিমকে তোমরা মুসাল্লা বানাও নামাজের জায়গা বানাও মাকামে ইব্রাহিমকে নিয়ে তোমরা মক্কা শোবে গিয়ে নামাজ আদায় করো কারণ এই উম্মতের উপর ইব্রাহিমের অনেক প্রমাণ রয়েছে ওয়াহিদিনাম ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আও তাহিরা বাইতি আলিত তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ আমি ইব্রাহিম ও ইসমাঈলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে এই বাইতুল্লাহকে হেরাম শরীফকে তোমরা তাওয়াবকারী অবস্থানকারী এবং রুকু কারীদের জন্য তোমরা সর্বদা পবিত্র করে রাখো পবিত্র করে রাখার নির্দেশ দিয়েছেন যাতে উম্মতে মোহাম্মদী সেখানে গিয়ে সুস্থভাবে সুন্দরভাবে আল্লাহকে ডাকতে পারে সেখান থেকে যেন বরকত হাসিল করতে পারে হস আদায় করতে পারে আল্লাহ পাক হাজার হাজার বছর আগে আল্লাহ পাক ইব্রাহিম ইসমাইলকে নির্দেশ দিয়েছেন তোমরা আমার উম্মত তারা এই জায়গায় এসে তাওয়াব করবে অবস্থান করবে রুকু সেজদা করবে তাদের তাদের জন্য তোমরা কাবা নির্মাণ করো আর এই কাবাকে পবিত্র করে রাখো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর হযরত ইব্রাহিম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে রব্বি জাল হাজা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইব্রাহিম আল্লাহর কাছে হাত তুলে চিৎকার করে দোয়া করে পরবরদেগার এই স্থানকে তুমি শান্তিময় করো এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও কেয়ামতে বিশ্বাস করে তাদেরকে ফলের দ্বারা তুমি রিজিক দান করো এই জন্যে মক্কা মদিনার ভিতরে মক্কা শরীফে বিশেষ করে যতই লক্ষ মানুষ হোক আল্লাহ রব্বুল আলমী সেখানে আজ পর্যন্ত কোনোদিন মানুষকে খাবারের সেখানে অভাব দেয় নাই কারণ দোয়া করে গেছেন কে ইব্রাহিম আর দোয়া কবুল করেছেন কে লাইলাহা নম্বর আয়াতে বলেন হাক্কা তোমরা আল্লাহর জন্য শ্রম স্বীকার কর বেশি বেশি কষ্ট স্বীকার করো পরিশ্রম করো জেহাদ করো মোজাহাটা করো শ্রম স্বীকার করো হাক্কা জেহাদিহি যেভাবে কষ্ট স্বীকার করা উচিত সর্বোচ্চ কষ্ট স্বীকার করো আল্লাহকে পাওয়ার জন্য সর্বোচ্চ তোমরা ত্যাগ দাও ইব্রাহিমের মতো থেকে হাও আল্লাহ বলেন হুয়া যে তাবাকুম তোমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেছেন তোমাদেরকে মহমিন বানিয়েছেন মুসলিম বানিয়েছেন তোমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দিয়ে হিন্দু বানাইনি খ্রিস্টানের ঘরে তোমাদেরকে খ্রিস্টান বানাইনি ইহুদির ঘরে জন্ম দিয়ে ইহুদি বানাইনি তোমাদেরকে বৌদ্ধর ঘরে জন্ম নিয়ে তোমাদেরকে বৌদ্ধ বানাইনি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপরে হেসান করেছেন তোমাদেরকে পছন্দ করেছেন আমার আল্লাহ তোমাদেরকে বেশি লাইক করেছেন আমাদেরকে আমার নবী শেষ নবী রহমতুল্লিল আলমিনের উম্মত বানিয়েছেন ওয়াজে তাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন ধর্মের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেন নাই আল্লাহ রব্বুল আলমিন ইসলাম ধর্মে যা যা বিধান দিয়েছেন যা হুকুম নাজিল করেছেন এটা কোনো সংকীর্ণতা নয় এটা তোমাদের কল্যাণের জন্য করা হয়েছে সুতরাং ইসলামের বিধানকে আঁকড়ে গরম আঁকড়ে ধরম ইসলামের বিধানকে তোমরা সবাই যথাযথ মেনে চলো আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে তোমরা কায়েম থাকো তোমরা ইব্রাহিমের ধর্মকে তোমরা আঁকড়ে ধরো ইব্রাহিমের ধর্ম ইব্রাহিমের আদর্শ ইব্রাহিম যে প্রতিষ্ঠা করার জন্য তাওহিদ প্রচার প্রচার করার জন্য যে পরিশ্রম করেছেন যে আমাদেরকে কনসেপ্ট দিয়ে গেছেন যে ধারণা দিয়ে গেছেন তোমরা ইব্রাহিমের আদর্শকে তোমরা লালন করো মিল্লাতা আবিকুম ইব্রাহিম কারণ আল্লাহ বলেন হুয়া কুমুল মুসলিম আর কারণ ইব্রাহিম তিনি তোমাদের নাম মুসলমান করে রেখে গিয়েছেন আমাদের আমরা যে মুসলিম এই নাম আমাদের জন্য কে রেখেছেন ইব্রাহিম আলহিসাম আল্লাহ কোরআনে বললেন আমার কথা নয় কোমল মুসলিম এবং এখানে আল্লাহ পাক ইব্রাহিমকে আমাদের পিতৃত্বর স্বীকৃতি দিয়েছেন আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করি আল্লাহ তুমি আমাদেরকে ইব্রাহিমের রুহানি সন্তান বানিয়েছ আওয়াজ দিয়ে বলুন না সুবাহান আল্লাহ বলেন মিল্লাতা আবি কুম ইব্রাহিম তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে তোমরা তাকো ওয়াসাম্মা কুমুল মুসলিমিন তিনি তোমাদেরকে মুসলিম নাম দিয়েছে হঠাৎ ইব্রাহিম আমাদেরকে মুসলিম নাম কে দিয়েছেন ইব্রাহিম আমাদেরকে দিয়েছেন আল্লাহ বলেন মিন কবল ওয়াফি হাজাম ইসলাম আসার আগেও উম্মদ মুহাম্মদিকে মুসলিম বলে নাম রেখেছেন আল্লাহ বলেন ওয়াফি হাজা কোরআনের ভিতরে আমি আল্লাহ ইব্রাহিম তোমাদেরকে যেই নাম দিয়েছে আমি তোমাদেরকে সেই নামে তোমাদেরকে স্বীকৃতি দিয়েছি মিন খবলো ওয়াফি হাজা এরপর আর অনেক কথা আছে আল্লাহ রাব্বুল আলামিন একশো বত্রিশ নম্বর সুরে বাকারা আয়াতে বলেন হজরত ইব্রাহিম এবং হজরত ইয়াকু তার সন্তানদেরকে ওসিয়ত করে যাচ্ছেন মৃত্যুর সময় যখন মৃত্যু গণি এসেছেন হজরত ইব্রাহিম তার সন্তানদেরকে হজরত ইয়াকুব তার সন্তানদেরকে বিশেষভাবে নসিহত করলেন ইন্নাল্লাহাম আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ধীনের জন্য আল্লাহর মনোনীত দিনের জন্য আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেছেন আল্লাহর মনোনীত দিন ইসলামের জন্য আল্লাহ তোমাদেরকে লক্ষ কোটি মানুষ থেকে তোমাদেরকে বাসাই করেছেন আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে পছন্দ করেছেন আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপর দয়া করেছেন তোমাদেরকে মুসলমান বানিয়েছেন সুতরাং তোমরা সেটা আল্লাহ দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ দরবারে বেশি বেশি সিজদা দাও হস আদায় করো কোরবানি করো কোরবানি করার মাধ্যমে বাদতের মাধ্যমে তোমরা বেশি বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করো হজরত ইব্রাহিম হজরত ইয়াকুব মৃত্যুর সময় বিশেষ করে বলে গেলেন পালা তামু তুন্না ইল্লা ও আন্তুম মুসলিমুন বলেন ফালা তামু তুন্না ইল্লা পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করবে না কারণ পরিপূর্ণ মুসলিম না হয়ে যদি মৃত্যুবরণ করো তাহলে কবরে তোমাদের জায়গা হবে না হাসরে তোমাদের জায়গা হবে না জাহান নামে তোমাদের ঠিকানা হবে জান্নাতে তোমাদের কোনো ঠিকানা হবে না হজরত ইব্রাহিম হজরত ইয়াকুব তার সন্তানদেরকে বারবার ওসিয়ত করতেছেন মৃত্যুকালীন അതേസമയം মৃত্যুর এক মুহূর্তে মুসলিমন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না নিজেকে একজন পরিপূর্ণ মুসলিম করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো মৃত্যুর আগে আগে তোমরা পরিপূর্ণ মুসলিম হয়ে যাও তোমরা পরিপূর্ণরূপে ইসলাম ধর্মে তোমরা প্রবেশ হয়ে যাও এই জন্য আপনি চোখটা বন্ধ করে ভাবেন আমার জীবনের ভিতরে আমার পারিবারিক আমার রাষ্ট্রীয় আমার অর্থনৈতিক আমার সমাজ সব কিছুতেই ইসলামকে আমি কতটুকু ফলো করেছি ইসলামকে আমি কতটুকু মেনেছি আমি যে পরিমাণ ইসলামকে মেনেছি অতটুকু আমি মুসলিম হয়েছি আমি কি পরিপূর্ণ মুসলিম হয়েছি কিনা আমার ভিতরে পূর্ণাঙ্গ ইসলাম এসেছে কিনা ইসলামের কি কি ত্রুটি আমার মধ্যে রয়েছে ইসলামের কি কি কমতি আমার মধ্যে রয়েছে এই জন্য ইব্রাহিম ইয়াকুব তার সন্তানদেরকে বারবার বলতেছে ওয়ালা ইল্লা মুসলিম না হয়ে মরিও না কারণ মুসলিম না হয়ে যেদিন তোমার মৃত্যু হয় তোমার অবস্থা বেশি ভয়াবহ হবে বেশি ভয়াবহ হবে বেশি কঠিন হবে সেখানে কবরের ভিতরে তোমার কোনো নেতা থাকবে না তোমার কোনো সহযোগী থাকবে না তোমার কোনো ছেলে সন্তান পৃথিবীর কোনো শক্তি সেখানে থাকবে না তোমাকে একা একা অন্ধকার কবরে যেতে হবে একা একা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হজরত ইব্রাহিম বারবার বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুমিন মুসলিম হয়ে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন সবাই বলে আমিন ইব্রাহিম শিরিক মুক্ত শিরিকের বিরুদ্ধে যে জেহাদ করেছেন ইন্না শিরকা লাজুল মুনাজিম শিরিক হলো সবচেয়ে বড় জুলুম শিরিকের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে হজরত ইব্রাহিম যে প্রতিরোধ করে তুলেছিলেন সেই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে বলেছেন এই জন্য শিরিক মুক্ত সমাজ শিরিক মুক্ত এবাদত বেদাত মুক্ত এবাদত আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ পাক আমাদেরকে তভিক দান করুন না সব বলে আমিন আল্লাহ পাক হজরত ইব্রাহিমকে এত বেশি ভালোবেসেছেন নামাজের ভিতরে আল্লাহ পাক একটা দরুদ শরীফ দিয়েছেন ওই দরুদ দরুদ ইব্রাহিম পৃথিবীর সমস্ত মুসলমান নরনারীর জন্য নামাজ হলো উত্তম আবাদত নামাজের ভিতরে যেই দরুদ শরীফ পড়তে হয় আর ওই দরুদ হলো দরুদ ইব্রাহিম আওয়াজ দিয়ে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমার আল্লাহ ইব্রাহিমকে ভালোবাসেন কিনা ইব্রাহিমকে ভালো না বাসলে খলিলুল্লাহ কেন বানালেন আমাদের জাতির পিতা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 আল্লাহ হুম্মসল্লি আলা মুহাম্মদ হে আল্লাহ আপনি আমাদের নবী রহমতুল্লিল মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ সাল্লামের উপর আপনি রহমত বর্ষণ করুন কামা সাল্লাই তালা ইব্রাহিম আপনি যেমন রহমত নাজিল করেছিলেন ইব্রাহিম আলাহ ইসলামের উপর তারপরেও এই দরুদের নাম দরুদ ইব্রাহিম আওয়াজ পেয়ে বলুন না সুহান আল্লাহ এই দরুদের ভিতরে কত রহমত লুকিয়ে আছে এই দরুদের ভিতরে আল্লাহর কত প্রেম লুকিয়ে আছে এই দরুদের ভিতরে ইব্রাহিম এবং নবীর প্রতি কি ভালোবাসা লুকিয়ে আছে আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তো অভিধান করুন না সবাই আমি আপনাদের কষ্ট হচ্ছে এই দরুদ আমাদের পড়তে হবে কিনা আমরা নামাজে পড়ি বাহিরও পড়ি কি সুন্দর দরুদ দরুদ ইব্রাহিমের কথা আমরা ভুলে গিয়েছি কোরআন হাদিসে বারবার ইব্রাহিমকে ফোকাস করা হয়েছে আজকে সেই ওয়াজও নাই আজকে বাস্তবতার থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি আপনাদের বেশি সময় নিয়ে আমি আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে হজরত ইব্রাহিম এবং হজরত ইব্রাহিমের সন্তান ইসমাইল ইসমাইলের বংশ থেকে একমাত্র আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমার আল্লাহ আমাদেরকে রহমত করে দান করলেন সুতরাং ইব্রাহিম ইসমাইল আমাদের নবী হলিলুল্লাহ জাবিহুল্লাহ হাবিবুল্লাহ এই তিনজন হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় বেশি প্রকাশ আওয়াজ দিয়ে বলুন সভা